আজকে মানুষের মাঝে সমাজের মাঝে যে পাপ প্রবণতা দেখা যায় অবাধ্যতার যে স্রোতধারা দ্রুত গতিতে ধেয়ে চলছে ধেয়ে আসছে এর মূলত কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব মনের মধ্যে এসে গিয়েছে মরণের পরে যে একটা সুষ্ঠু বিচার আছে যেখানে কোনো জুলুমের ছোঁয়া নাই যেখানে কোনো তদবিরের কোনো ফায়দা নেয় যেখানে কোনো ঘুষের সুযোগ নাই সেই জীবনটা সম্পর্কে যখন মানুষ আত্মবিস্মৃত হয়ে যায় ভোলা ভোলা হয়ে যায় তখনই মানুষের মাঝেই প্রবণতাটা এসে যায় একজন অপরাধী যদি মনে করে যে অপরাধ করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কিন্তু সে অপরাধ থেকে কিছুটা হলেও মনের মধ্যে জল্পনা কল্পনা জাগলেও বাস্তবায়ন করাটা তার জন্য দুরূহ হয়ে যায় কঠিন হয়ে যায় আমি ওকে মারবো আমাকেও তো আবার ধরে ফাঁসিতে ঝুলানো হবে আমাকেও তো আবার মারা হবে এইরকম যদি প্রবণতা থাকে তাহলে অপরাধীর অপরাধটা কমে যায় কিন্তু যখন কোনো অপরাধী মনে করে যে কেউ আমার কিছু করতে পারবে না এমপি মন্ত্রী এসি ডিসি সব আমার হাতের মুঠোর ভিতরে তখন কিন্তু তার অবাধ্যতা চরমে পৌঁছে যায় তার পাপ প্রবণতা অপরাধ জগৎ সে ওই যে গডফাদারে পরিণত হয়ে যায় তা আজকে মুসলিম সমাজের চিত্রটা কিন্তু এরকমই হয়েছে আজকে সলাদ পড়ছেন না কেন সমস্যা কি না পড়লেই বা কী হবে এইভাবে যত বিধিবিধান আছে সবগুলোকে মুসলিমরা এড়িয়ে চলছেন এখান থেকে দূরে সরে যাচ্ছেন কারণ ওই যে জবাবদিহিতার ব্যাপারে তার ভিতরে সন্দেহ এসে গিয়েছে মরণের পরে আবার কখন জীবিত হবেই কি হবে না তার মনের ভিতরে সংশয় এসে গিয়েছে যেটা মক্কার কাফেরদেরও এসেছিল আজ কত বছর ধরে মানুষকে দাফন করি একটা মানুষও তো ফিরে আসলো না তো আমি গেলে যে ফিরে আসবো তারই বা নিশ্চয়তা কোথায় এটা তো মাটি হয়ে যাচ্ছে এটা বিলীন হয়ে যাচ্ছে এখানে আবার ফিরে আসার প্রশ্ন কেমনি আসলো কোত্থেকে আসলো এটা কি সম্ভব এই যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলোর জবাবই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ মরণের পরে জীবনটা একটি যৌক্তিক জীবন এটা অযৌক্তিক কোনো বিষয় আপনাদের সামনে বলা হয়নি কারণ এই পৃথিবীতে মানুষ তার ভালো কর্মের শতভাগ প্রতিদান লাভ করে না এবং এই পৃথিবীতে মানুষ তার পাপ কর্মের অপরাধের শতভাগ শাস্তিও মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় না উদাহরণস্বরূপ বলা যায় ধরুন এই পৃথিবীতে কিছু মানুষ আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য প্রতিবন্ধী করে পাঠিয়েছেন তার চলা ফেরা ওঠা বসা সবই কঠিন এমনও মানুষ আছেন জন্মের পর থেকেই যে বিছানায় শোয়া এভাবে শুয়েই আছেন কোনোদিন তিনি উঠতে পারলেন না তো এই মানুষটার অপরাধ কি ছিল তিনি দুনিয়ার সুখ শান্তি কিছুই ভোগ করতে যেন পারলেন না পরের উপরে নির্ভরশীল হয়ে থাকলেন ওই মা কখন পরিষ্কার করে দিবেন এইভাবে তার জীবনটা চলে গেল এই পৃথিবীর কোনো সুখ শান্তি তিনি পেলেন না এই লোকটাকে পৃথিবীর মানুষ কি কোনো প্রতিদান দিতে পেরেছে কোনো প্রতিদান দিতে পারেনি তার মা যে তার জন্য এত পরিশ্রম করলো সারাটা জীবন এই তো কয়দিন আগে শুনলাম বিয়াল্লিশ বছর পর্যন্ত প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করলেন এক মা তার বাবা তারা যে এই যে ছেলেটার পিছনে শ্রম দিলেন যদি আপনি আমি মনে করি এই জীবনই শেষ পরের কোনো জীবন নাই তাহলে এই সেবাটা দিয়ে তাদের লাভটা কি হলো বলুন তো দেখি তারা বাবা মাই বা প্রতিদান কবে পাবে চলে গেল তো ছেলেটা সে তো বিছানা থেকে উঠতে পারলো না তাহলে বাবা মা যে ধৈর্য ধারণ করে এই প্রতিবন্ধী ছেলেটাকে সেবা দিয়ে গেল এর প্রতিদান বিশ্ববাসী তাদেরকে কি দিল কিছুই দেয় কিছুই দেয় তাহলে পাবে কোথায় কখন কেন সেবা দিবে এটা আর ওই ছেলেটারই বা কি অপরাধ ছিল হ্যাঁ সে তো একটা পরীক্ষায় আমরা আমরা যারা মরণের পরে বিশ্বাস করি তারা বিশ্বাস করি তিনি একটা পরীক্ষায় পড়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন তিনি ধৈর্য ধারণ করলে মরণের পরে তার একটা প্রতিদান অবশ্যই পাবে কিন্তু আমরা যারা বলছি যে মরণের পরে কিছু নাই তাহলে এই প্রতিবন্ধী ছেলেটাকে আপনি এখানে এইভাবে রেখে দিলেন কি করে তাকে দুনিয়াতেই সুখের কিছু ব্যবস্থা করে দিন তা তো আমরা পারলাম এভাবে দেখুন পৃথিবীতে অনেক মানে ভালো মানুষও পাবে ধরুন আপনাদের সমাজেরই একজন মানুষ তিনি সারা জীবন ভালো পথেই চলেছেন অন্যায় পথে তার কোনো পদচারণা ছিল না পরিবারটা খুবই ভালো সবার মুখে শুধু প্রশংসা শুনবেন যে না এটা একটা ভালো ফ্যামিলি ভালো পরিবার হাও খাও নাই মারামারি নাই কাটাকাটি নাই যা নিজেরা উপার্জন করে বৈধভাবে তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে অন্যের সম্পদের প্রতি তাদের কোনো লোভ লালসা নেই এমন একটা ভালো ফ্যামিলি পরিবার হঠাৎ করে পড়ুর এক রাতের অন্ধকারে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী খুনি ডাকাত অর্থের লোভে হোক নারীর লোভে হোক যে কোনো মানে শত্রুতা বা পাওয়া না পাওয়ার আশায় তারা এই রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে সব কটা মানুষকে নির্মমভাবে হত্যা করে তাদের যা স্বার্থ ছিল তা উদ্ধার করে নিয়ে চলে গেল টাকা পয়সা ধন দল যা আছে বা কোনো নারীর প্রতি লোভ থাকলে এগুলোকে নিয়ে এসে তো চলে গেল এই যে ভালো একটা পরিবার ফ্যামিলিকে আমাদের চোখের সামনে রাতের অন্ধকারে সবকটা মানুষকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হলো এদের কি প্রতিদান আমরা দুনিয়াবাসী দিতে পারলাম আমরা যদি এই কথা বলি যে মরণের পর আর কোনো জীবন নাই তাহলে এই ভালো পরিবার ভালো হয়ে চলার প্রতিদান পৃথিবীবাসী জগৎবাসীর কাছে কি পেল বলুন তো দেখি গলায় ছুরি পেয়েছে মাথায় পিস্তলের গুলি পেয়েছে তাহলে ভালো হয়ে চলে লাভ কি যদি মরণের পরে কোনো জীবন নাই থাকবে তাহলে আমি আপনি ভালো হয়ে চলবো কেন ওই পরিবারটাও তো চেষ্টা করলে দশটা মাস্তানকে সেও তো পালতে পারতো আমরাও তো চেষ্টা করলে টাকা পয়সা থাকলে দুটা পিস্তুল কিনে দিলে তো কমপক্ষে চার পাঁচজন আপনার পিছনে ঘুরতো তাহলে আমরা এই সৎভাবে চললাম ভালো হয়ে চললাম এই পরিবারটা যে ভালো হয়ে চললো তার কোনো প্রতিদান জগৎবাসী দিতে পারল না বিদায় তাদেরকে দিল নৃশংসভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো আবার ধরলাম অপর পক্ষের খবরটাই নিয়ে নেই এই যে যে ঘাতক দল সন্ত্রাসী গ্রুপটা নৃশংসভাবে এই পরিবারটাকে হত্যা করে চলে গেল দেখা যাবে এমন হয়ে যেতে পারে যে জীবনে কেউ কোনোদিন তাদের হদিসও পেল না তাদের সন্ধানই পাওয়া গেল না কে বা কারা এটা করলো প্রশাসন কোনোভাবেই তাদের কোনো হদিস পেল না সারা জীবন তারা গা ঢাকা দিয়েই রয়ে যেতে পারল হিটলারের কথাই ধরুন বলা হয় তিনি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে এই ষাট লক্ষ ইহুদি হোক আর যেই হোক মানুষ তো নিরপরাধ যাই যেই যাকে হত্যা করেন তারও তো একটা নিয়মকানুন আছে এতগুলো মানুষকে হত্যা করে তিনি যে একটা বিমানে করে হেলিকপ্টারে করে স্বামী স্ত্রী দুজনে উড়াল মেরে পৃথিবীর আড়ালে চলে গেলেন কোথায় চলে গেলেন তাকে শেষ পর্যন্ত খুঁজেই পাওয়া গেল না তো এতগুলো মানুষকে খুন করে গা ঢাকা দিয়ে দিল তার কোনো বিচার পৃথিবীবাসী করতে পারল না এখন সে সেখানে গিয়ে আত্মহত্যা করলো না আরও কিছুদিন লুকিয়ে খেয়ে খেয়ে দিয়ে তারপরে মরলো জগৎবাসী পৃথিবীবাসী তার কোনো খবরই নিতে পারেনি মরণের পরে যদি জীবন নাই থাকবে তো লক্ষ লক্ষ মানুষের খুনির বিচার কি করে হবে কে করবে তাদের বিচার এই যে পরিবারটার কথা বললাম এদেরকে যারা হত্যা করে চলে গেল দেখবেন এরাও গা ঢাকা দিয়ে রয়ে গেল ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল যদিও বা কখনো ধরা পড়ে যায় তো দেখবেন ইয়া বড়া টেলিফোন আর তদবির আসার কারণে ওই একদিক দিয়ে ঢুকালেন আর একদিক দিয়ে সার বলে ছেড়ে দিতে হয় আবার এমনও তো হয় যে এই আসামির মূল আসামি গা ঢাকা দিয়ে রয়েই গেল নিরপরাধ কাউকে আসামির কাষ্টে ঝুলিয়ে ফাঁসির ওদেরকেও ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হলো এমন কি হয় না আমি এদেশের কথা বলছি না কোনো দেশের কথাই বলুন নিরপরাধকে মার্ডার কেসের এক নম্বর আসামি দেওয়া হয়েছে এই বেচারা জানেই না যে এই ঘটনার সাথে এই ঘটনা কোথায় আর আমি কোথায় কিন্তু মিথ্যা সাক্ষী খানে মিথ্যা সাক্ষী ওনার বিরুদ্ধে সাক্ষী দিলেন যে এই সেদিন খুনটা করেছে তো লোকটাকে ফাঁসির কাজটি ঝুলিয়ে দিলেন তাহলে এটার বিচার আবার কে করবে নিরপরাধ একজনকে ফাঁসির কাজটি ঝুলতে হলো আর যদি আমরা ওই ওদেরকে ধরতেও পারি কোনো তদবিরে যদি কাজ নাও হয় সর্বশেষে কি করবেন বিচার করবেন কি বিচার করবেন হয়তোবা যাবজ্জীবন কারাদণ্ড দিবেন অথবা ফাঁসির কাজটি তাকে ঝুলাবেন ধরে নিলাম খুলনার এরশাদ শিকদারের কথায় এতগুলো মানুষকে নির্মমভাবে যিনি হত্যা করলেন তার এরিয়ার ভিতরে পুকুর খনন করে রেখেছিলেন মানুষগুলোকে মেরে পাঙ্গাস মাছ আর মাগুর মাছের খাদ্য হিসাবে পুকুরে ফেলে দিতেন যাতে করে ওর কোনো মানে আলামত খুঁজে পায় না পায় প্রশাসনের লোকেরা মাগুর মাছ পাঙ্গাস মাছের পেটে মানুষগুলো চলে গিয়েছে পুকুর খুঁড়ে শুধু হাড্ডি পাওয়া গেল তাহলে এত বড় বড় অপরাধ করে তাকে আপনারা বিচার করলেন কি বিচার করলেন একবার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন এটা কি বিচার চূড়ান্ত হয়ে গেল যে মানুষটা একশোটা মানুষকে খুন করলো হাজারটা মানুষকে খুন করলো তার বিনিময়ে একবার শুধু ফাঁসিতে ঝুলিয়ে দিলেন এ তো বিচার চূড়ান্ত হলো না আমরা যদি এটা করতে পারতাম যে ও এরশার শিকদার তুমি আব্দুর আব্দুর আব্দুর রহমানকে জবাই করে হত্যা করেছিলা ওর কি পরিমাণ কষ্ট হয়েছিল আমরা এবার তোমাকে ওইভাবে জবাই করব একদম থার্মোমিটার দিয়ে মেপে মেপে ব্যথাটা দিব ওকে যে পরিমাণ ব্যথা দিয়ে জবাই করেছ আমরা তোমাকে ওই পরিমাণে ব্যথা দিব এটা কি কোনোদিন সম্ভব তাহলে আপনি বিচার তো করতে পারলেন না জুলুম হয়ে গেল বেশি ব্যথা দিলে জুলুম হয়ে গেল কম ব্যথা দিলেন তো ইনসাফ হইল তো না আর এটা মানুষের পক্ষে কোনো দিনও সম্ভব নয় এরপরে যদি আবার আমরা জীবিত করতে পারতাম আর বলতে পারতাম তুমি আব্দুল খালেককে মাথায় বাড়ি দিয়ে মেরেছিলে ওর দেখি কষ্টটা হয়েছিল এবার আমরা তোমাকে আবার চিন্তা করে মাথায় বাড়ি দিয়ে মারবো ওই ব্যথাটা ওইভাবেই দিব সমান সমান করে দিব কোনোদিন কি সম্ভব এভাবে যদি আমরা একশো জন খুনিকে একশোবার জিন্দা করে যেভাবে ব্যথা বেদনা দিয়ে হত্যা করেছ ওইভাবে ব্যথা বেদনা দিয়ে আমরা বিচারটা করতে পারতাম তাহলে একটা আশা করা যেত যে হ্যাঁ চূড়ান্ত বিচার দুনিয়াতেই যেহেতু হয় মরণের পর তো আর কিছু দরকার হচ্ছে না কিন্তু আমরা কিন্তু তা করতেই পারলাম বোঝা গেল যে এমন একজন সত্তার প্রয়োজন এমন একজন ক্ষমতাধর বিচারকের দরকার যিনি এই মানুষটাকে একশোবার জিন্দা করে ওই পরিমাণ কষ্ট দিয়ে আবার তাকে হত্যা করে আবার জিন্দা করতে পারবেন এরকম তো একটা ক্ষমতা সম্পন্ন বিচার বিচারালয় এবং বিচারপতির দরকার আর সেটা দুনিয়াতে কোনো দিনও খুঁজে পাওয়া যাবে না সুতরাং মরণের পরে জীবনটা একটা যৌক্তিক জীবন এটা কোনো দিনও আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন না না হলে পৃথিবীতে আপনি ভালো মানুষের প্রতিদান দিতে পারবেন না মন্দ মানুষেরও যথাযথ বিচার আপনি করতে পারছেন না এ পৃথিবী অক্ষম অপারক কোনোভাবেই এটা করতে পারবে না সুতরাং মরণের পর একটা জীবন লাগবেই আপনার এলাকায় অনেক মানুষ আছে অনেক ভূমি দুঃস্বর কবলে পড়ে গিয়েছে নিজের জমি কাগজপাতি সব ওকে আছে ওই দুঃস্বরা দখল করে নিয়ে নিল তার কোনোদিনই ফেরত পেলেন না আদালতে ঘুরতে ঘুরতে টাকা পয়সা আরও যা ছিল সবই নষ্ট হয়ে গেল কিন্তু জমি ছুটানো সম্ভব হলো না যদি মরণের পর আর কোনো বিচার না থাকে তাহলে এই দৃশ্যগুলোর বিচার কে করবে কখন আর আপনি জমি বা কবে ফেরত পাবেন কোনোদিনও সম্ভব হলো না হ্যাঁ।